অনেক সম্পদ আছে এবং ওই সম্পদ আল্লাহর পথে ব্যয় করার জন্য আল্লাহ তালা তাকে তৌফিক দিয়েছেন অর্থাৎ সত্যের পথে ফি সাবিল্লা হক পথে সে ব্যয় করছে এই ব্যয় করার জন্যে আল্লাহ সুবাহন তালা তাকে তৌফিক দিয়েছেন এই ব্যক্তির জন্য হিংসা করা আর এক ব্যক্তি হলো আল্লাহ সুবাহন তালা যাকে ইলম দান করেছেন প্রজ্ঞা দান করেছেন জ্ঞান দান করেছেন সে এই জ্ঞান যথোপযুক্তভাবে কাজে লাগায় এবং লোকেদেরকে তা শিক্ষা দেয় তার মানে ইলেম সে অর্জন করেছে কেন ইলেম অর্জন করেছে আমল করার জন্যে এই জন্য সে ইলেমটা অনুযায়ী আমল করে ইলেম তাকে আমল করতে বলেছে কারণ ইলেমই তো আমল করার জন্যে ইলেম কেন আমল করার জন্যে যদি আমল না থাকতো ইলমের প্রয়োজন থাকতো না ইলম যদি না থাকতো আমলের প্রয়োজন থাকতো না আমল আছে তাই ইলম আছে ইলম আছে তাই আমল আছে এজন্য বলছেন লোকেদেরকে তার শিক্ষাও দেয় তার মানে ওটাকে যথোপযুক্তভাবে কাজে লাগায় ইলম অনুযায়ী আমল করে অতবর লোকেদেরকে তার শিক্ষা দেয় তার মানে হিংসা করতে পারবে এইভাবে ওইভাবে না কোনভাবে হিংসা করতে পারবে না ইস ওই ব্যক্তির সম্পদ আছে ওর সম্পদ যেন ধ্বংস হয় আর আল্লাহ তারা যেন আমাকে পর স্থানে দেয় মানে আমাকে যেন সম্পদ দেয় এই হিংসা হারাম অথবা এই হিংসা করতে পারবে না ইস ওর এত ইল এত জ্ঞান আল্লাহ তালা যেন আমাকেও জ্ঞান দেয় আর তার জ্ঞান যেন কমিয়ে দেয় এই হিংসা করাও জায়েজ নয় তাহলে কোন হিংসা জায়েজ ও হিংসা করতে পারবে ইস এই লোকটার এত টাকা এত সম্পদ আমার যদি হতো তাহলে কি করতাম এই লোকটার সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করে ফি সাবিল্লাহ আল্লাহর কাজে ব্যয় করে গরিবদেরকে দেয় অভাবীকে দেয় দরিদ্রকে দেয় মসজিদে কাজে লাগায় আল্লাহর পথে ব্যয় করে আমার যদি সম্পত্তি তার মতো থাকতো তাহলে আমিও আল্লাহর পথে ব্যয় করতাম এই কারণে আমি তাকে হিংসা করি ইস আমারও যদি তার মতো সম্পত্তি থাকতো তাহলে আমিও আল্লাহর পথে ব্যয় করতাম এই হিংসা জায়েজ আবার এই ব্যক্তির ইলম আছে এই ব্যক্তির জ্ঞান আছে আমাকে যদি আল্লাহ জ্ঞান দিত তাহলে কি করতাম এই আলেমটা জ্ঞানের কারণে আমল করে কত নেকি পাচ্ছে এই আলেমটা জ্ঞানের কারণে যা কিছু আছে সব কিছুর দোয়া পাচ্ছে এই আলেমটা মানুষদের কত দোয়া পাচ্ছে এই আলেমের মতো আমার যদি জ্ঞান হতো তাহলে আমি আমল করতাম এ আলেমের মতো যদি আমার জ্ঞান হতো তাহলে আমি দাওয়াত দিতাম মানুষের কাছে প্রচার করতাম মানুষের কাছে প্রসার করতাম এই হিংসা করা জায়েজ তার মানে কয় হিংসা করা জায়েজ দুই হিংসা একটা সম্পদের ক্ষেত্রে নিজের বাড়ানোটা চাওয়া আর একটা ইলমের ক্ষেত্রে নিজেকে বাড়িয়ে চাওয়া কিন্তু আর একজনেরটা ক্ষতি করে নয় জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন দুই ক্ষেত্রে হিংসা করা জায়েজ এই দুই ক্ষেত্র ছাড়া আর কোনো জায়গায় স্বাভাবিকভাবেও হিংসা করা জায়েজ নয় এটা বুখারির তিয়াত্তর নম্বর হাদিস এবং মুসলিমের মুসলিমের আটশো ষোলো নম্বর হাদিস এবং মিসকাতের ভিতরে হাদিসটা দুইশো দুই নম্বর হাদিস আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিশকাতের 200 নম্বর হাদিস মাইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ তাআলা যার কল্যাণ চান আল্লাহ তাআলা যার মঙ্গল চান আল্লাহ তাআলা যার ভালো চান তাকে দ্বীনের ইলম দান করেন ওই ইলম বুজার তৌফিক দান করেন ওই ইলমের ফিক দান করেন ওই ইলমের গভীরতা দান করেন কাকে দান করেন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার মঙ্গল চান আল্লাহ তালা আমাকে দান করেন আর আমি বন্টন করি রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে গভীর ইলেম দান করেন তার মানে একটা হাদিস একজন একভাবে বোঝে আর একজন অন্যভাবে বোঝে একজনের বুঝটা সঠিক হয় আর একজনের বুঝটা সঠিক হয় না একজনের ফিক করাটা গভীর জ্ঞান ভালো আল্লাহ দান করেন এই জন্য হাদিসটা ভালো বোঝে যখন মানুষের কাছে প্রচার করে তখন মানুষ হাদিসটা ভালো করে বুঝতে পারে সহজ হয়ে যায় আরেকজন যখন অনুবাদ করে বা বলে তখন সহজ হয়ে যায় না এই জন্য আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ যার মঙ্গল চান তাকে হাদিস বুঝার জ্ঞান দান করেন গভীরতার ইলেম দান করেন রাসুল সাল্লাম আলাইসাল্লাম বলছেন আল্লাহ আমাকে দান করেন আমি তা বন্টন করি তার মানে আমি এরকম না নিজের থেকে বানিয়ে বলি আমি এরকম না আমার থেকে দাওয়াত দেই আমি এরকম না আমার কথা বলি আল্লাহ আমাকে যা দান করেন আমি তাই বন্টন করি আল্লাহ আমাকে যা দেন আমি তাই মানুষের কাছে প্রচার প্রসার করি